আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন this is me Nirjon Akter Mim from থেসল বাংলাদেশ বল আজকে আমরা শিখব it's good to see you again এই সি ইউর জায়গায় আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারি আমরা ব্যবহার করতে পারি meet you hear from you be with you be with you talk to you talk to you have a conversation with you আমরা এই সিউর পরিবর্তে এই ওয়ার্ডগুলো এই ফ্রেজগুলো ইউজ করতে পারি চলুন আমরা কিছু সেন্টেন্স দেখে নেই ওয়াল আমরা এখন এই ওয়ার্ডগুলো ইউজ করব it's good to it's good to meet you it's good to meet you again it's good to hear from you. It's good to hear from you again. It's good to be with you again. It's good to talk to you. It's good to talk to you again. It's good to have a conversation. It's good to have a conversation with you. It's good to have a conversation with you again. It's good to have a conversation with you again. চলুন আমার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করুন it's good to meet you again ভিডিওটা পজ করে করে দেখুন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করেন it's good to meet you again it's good to hear from you again it's good to be with you again it's good to talk to you again it's good to have a conversation with you again ভাব সো আমরা এই সিউর পরিবর্তে কিন্তু এই ফ্রেজগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি আমরা আমাদের ডেলি কনভারসেশনে আই হোপ ইউজ করব এবং আমি কিন্তু ডেলি কনভারসেশন নিয়েই কাজ করছি সামনে আরও কিছু ডেলি কনভারসেশনের ভিডিও আসবে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সিচুয়েশনাল কনভারসেশনগুলো আই হোপ শিখতে পারবেন I hope you found it useful thank you very much for watching this video see you in next video till then take care আসসালামু আলাইকুম